আসসালামু আলাইকুম আমি শামীম হাসান নাহিন সংক্ষেপে শাহানা টেকনিক দেব <laughs> আমি সহজে ইংরেজি শিখতে ভালোবাসি এবং এই সামান্য জ্ঞান আমি শেয়ার করতেও ভালোবাসি হ্যাঁ অনেক সময় লোকে আমাকে বলে বসে ইজি নাহিন কোন নাহিন বলে ইজি নাহিন ওই যে সহজ করে সব কিছু বলে আচ্ছা এখন টেকনিক দেবো ধরেন কোনো ওয়ার্ডের শেষে যদি ক্যালি থাকে তাহলে কী হবে C A double L Y basically physically হ্যাঁ অটোমেটিক্যালি গ্রামেটিক্যালি হ্যাঁ তো এরকম বানান দেখে আমরা উচ্চারণ করে ফেলবো অর্থাৎ সি এই ডাবল এল ওয়াই যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে বেসিক্যালি ফিজিক্যালি অটোমেটিক্যালি এরকম কি হবে নিশ্চয় হবে না <laughs> যদি ক্যালি থাকে তাহলে ically automatically practically physically physically physically physically physically physically physically basically basically basically I am from Noakhali now I live at Noakhali এত খালির দরকার নাই তাই না <laughs> তো basically basically basically automatically practically dramatically dramatically basically automatically তো তাহলে কোনো শব্দের শেষে যদি সি এই ডাবল এল ওয়াই থাকে তাহলে ক্যালি না বলে বলবো ইকলি বেসিকলি যতদূর বাংলায় সম্ভব basically basically automatically practically physically dramatically আচ্ছা দুই নম্বর টেকনিক হচ্ছে দুই নম্বর টেকনিক কি কোনো ওয়ার্ডের শেষে যদি এমবি থাকে বি হবে সাইলেন্ট আবারও বলছি কোনো ওয়ার্ডের শেষে যদি এমবি থাকে তাহলে বি হবে সাইলেন্ট যেরকম কম চিরনি সিও এমবি উচ্চারণ হবে comb B O M B bomb bombing হবে না তখন হবে বমিং কারণ শেষ লেটার্স ছিল M B if the final letters of a word are B is silent হ্যাঁ চমৎকার নিয়ম আপনি সব অনেক শব্দ আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন একটা টেকনিক দিয়ে কোনো ওয়ার্ডের শেষে এমপি থাকলে বি সাইলেন্ট হবে যেমন কম বাম ক্লাইম সিএলআইএমপি আমি ছোটোবেলা বলতাম ক্লাইম ক্লাইম্প অথবা ক্লাইম্বার ক্লাইম্বিং এরকম বলতাম হবে ক্লাইম্বিং ক্লাইমার প্লাম্বার হবে না হবে প্লামার যে বাথরুমের যিনি কাজ করেন যে মিস্ত্রি হবে প্লাম থেকে এসেছে P L U M B final letters M B B এটার উচ্চারণ হবে প্লামার প্লামিং বম্বিং হবে না হবে বমিং কম্বিং হবে না কম্বিং অপারেশন হবে খেমিং অপারেশন কারণ শেষ লেটার মূল শব্দের শেষ লেটার ছিল এমবি যদি কম্বিং লেখার সময় আমরা C O M B I N G M বিটা মাঝখানে পড়েছে কিন্তু দেখতে হবে ওয়ার্ডটা এসেছে সিও এম বি মূল ওয়ার্ড দেখতে হবে মূল ওয়ার্ড সিও এম বি উচ্চারণ হচ্ছে কম তাহলে সিও এম বি আইএনজি হবে coming operation coming operation technique number three এসবই ফ্রি আচ্ছা কোন ওয়ার্ডে যদি দেখেন ডির পরে জি রয়েছে অথবা জে রয়েছে তাহলে ডিটা হবে সাইলেন্ট <laughs> যেমন আমি ছোটবেলায় বলতাম অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে না adjective D G if D follows G ও J then D is silent if D follows G ও জে ডি ইজ সাইলেন্ট ঠিক আছে যেমন ধরেন অ্যাডজাস্ট হবে জাস্ট অ্যাডজার্ন হবে অ্যাজার্ন মিড মিড গেট আমি পড়তাম মিড গেট হবে midget right bridge fridge budget দেখেন খেয়াল করে দেখেন আপনি কিন্তু জানেন নিয়মটা কোনো ওয়ার্ডে যদি দেখেন ডির পরে জি রয়েছে অথবা জে রয়েছে ডিটা সাইলেন্ট হবে তাহলে প্রথম থেকে আবার একটু আসি ক্যালি সি এই ডাবল এল ওয়াই ক্যালি যদি থাকে হবে ically basically automatically practically physically dramatically তাই না হুম আচ্ছা কোনো ওয়ার্ডের শেষে যদি এম বি থাকে তাহলে বি হবে সাইলেন্ট বি হবে সাইলেন্ট যেমন কম কম বাম তাই না ক্লাইম আচ্ছা আর হচ্ছে শেষটা বললাম ডি পরে যদি জি অথবা জেই থাকে তাহলে ডিটা সাইলেন্ট হবে যেরকম music adjective just hmm adjournment thank you so much অনেক ভালো থাকবেন ভালো থাকি ভালো রাখি থ্যাংক ইউ